আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে চালক ছাড়া ঈশ্বরজি থেকে রাজশাহী গেছে পাবনা এক্সপ্রেস ট্রেনটি এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন চালক ছাড়া ঈশ্বরজি থেকে রাজশাহী গেছে পাবনা এক্সপ্রেস ট্রেনটি গতকাল রোববার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঈশ্বরদীতে এ ঘটনায় দায়ী তিনজনকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছে রেলওয়ে পাকশি বিভাগীয় কর্তৃপক্ষ তারা হলেন ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পাবনা এক্সপ্রেস ট্রেনের চালক loco master L M Aslam Uddin Khan Milan শ্রমিক লীগের একই কমিটির যুগ্ম সম্পাদক ও ওই ট্রেনের সহকারী loco master A L M Ahsan Uddin Asha এবং ট্রেনের পরিচালক গার্ড আনোয়ার হোসেন রেলওয়ে সূত্র জানায় পাবনা এক্সপ্রেস ট্রেনের চালক আসলামউদ্দিন খান মিলন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তিনি নিজে ট্রেনে না উঠে তার সহকারী আহসান উদ্দিন আশাকে দিয়ে রোববার ট্রেনটি ঈশ্বরদী থেকে পাবনা হয়ে রাজশাহী পাঠান এ ঘটনাটি ট্রেনের গার্ড জানলেও তিনি রেল কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে সহকারী এল এমকে নিয়ে ট্রেনটি পরিচালনা করেছেন এ খবর জানার পর বিভাগীয় পরিবহন কর্মকর্তা ডিটিও আবদুল্লাহ আল মামুন ট্রেনের গার্ডকে এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ডিএমই লোকো আশিস কুমার চক্রবর্তী চালক ও সহকারী চালককে সাসপেন্ড করার নির্দেশ দেন পাকশি বিভাগীয় রেলের এই দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রেন সময় মতো না ছাড়লেও একজন পূর্ণাঙ্গ চালক এল এম ছাড়া কোনো ট্রেন চালানোর সুযোগ রেলওয়েতে নেই যেটি রোববার পাবনা এক্সপ্রেস ট্রেনে ঘটেছে চালক ছাড়া ট্রেনটি রাজশাহীতে পৌঁছার পর রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পাবনা এক্সপ্রেস ট্রেন থেকে এই তিনজনকে অব্যাহত দিয়ে অন্য চালক ও গার্ডকে দিয়ে ফিরতি ট্রেন পাঠান ঈশ্বরদীতে ফিরতি ট্রেনের যাত্রীরা এ ঘটনা শুনে আতঙ্কিত ও বিস্ময় প্রকাশ করেন রেলওয়ে সূত্র জানায় পাবনা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদীর রেলওয়ে জংশন স্টেশন থেকে প্রতিদিন মাঝগ্রাম জংশন দাসুরিয়া টেবুনিয়া স্টেশন হয়ে প্রথমে পাবনা স্টেশনে যায় পাবনা থেকে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে রাজশাহী যায় ফিরতি সময়ে রাজশাহী স্টেশন থেকে পাবনা হয়ে ঈশ্বরদী জংশন স্টেশনে ফিরে আসে ট্রেনটি নাম প্রকাশ না করার শর্তে রেল সূত্র জানায় এই নিয়ম না মেনে প্রায় এই ট্রেনের চালক ও রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসলামউদ্দিন খান মিলন বাইপাস স্টেশন থেকে ট্রেনে ওঠেন আবার মাঝে মধ্যেই তিনি তার সহকারীকে দিয়ে ট্রেন রাজশাহীতে পাঠিয়ে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ